वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाशाकल्पतरुवश कृपा सिंधु व्यवच पतितानंग पावने वैष्णवभ्यो नमो नमः वृंदावई तुलसीदेव वै पिया वै पदे देवी सत्वत्व नमो नमः नारायण नमस्कृत नर चैव नरोत्तमम् Deving Saraswati Vyasam Tato Jayo Mudire Sankirtane Krishna Kathopadeshe Gauriya Patrasya Prakasanecha Sadhanurakta Guru Bhakti Yukta Bhakti Pramodaksha Jagod Varanya Deyam Sada Paribhavagnam Avishtaduham तेथास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतातिहं पनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Ajanulambita bhujau kanukabodhato, Sankirtanoi kapitaro kamalaya Vishambaro dijabaro jugodharma palo, Bande jagat priyakaro, করুণাভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजठा कलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागम् नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसिपुरपति भजवीशनाथं वागीषजुष्व वदने लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ति हृदयसंविः भजे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদহ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদহ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমরা আমাদের সমগ্র জীবনে কি চাই এবং কি চাই না তার একটা ফাসলা হওয়া দরকার গৌরী গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমরা আমাদের সমগ্র জীবন ধরে এই চাওয়া পাওয়া নিয়ে কাটিয়ে গেলাম আমরা কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার কারণ মূর্খের মতো মূর্খের মতো আমরা আমাদের সমগ্র জীবনে খালি কামনা বাসনা চা পাওয়া নিয়ে কাটিয়ে গেলে ভগবত বস্তু লাভ হবে না আমরা পরম সত্যবস্তু থেকে গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়েছেন আমরা পরম সত্যবস্তু থেকে অ্যাবসিলিউট ট্রুথ পরম সত্যবস্তু থেকে ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছি জগৎবাসী পরম সত্যবস্তু থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে তারা দিনে দিনে পরম সত্য থেকে এত দূরেই চলে যাচ্ছে যে তাদের কাছে আজকে একটা অপ্রাকৃত জগতের কথা আলোচনা করতে গেলে তারা ভয়ভীত হয়ে যায় তাদের মধ্যে টেনশন চলে আসে এইসব কথা বলবার দরকার কী এতে আমাদের উইক পয়েন্টগুলো বেরিয়ে যায় এত দরকার নেই অন্য কথা বললে ভালো হয় কিন্তু হরিকথা হরিকথা কাউর মন জোগানো বিষয় নয় হরিকথার দ্বারা অপরের আনন্দ জড় আনন্দ অনুসন্ধানের চেষ্টাটাকে বলা হয় বেশ্যাবৃত্তি হরিকথা কীর্তনের দ্বারা যদি জগতের লোকের আনন্দ বিধানের চেষ্টা আমি করি তাহলে সেটাকে প্রভুপাত বলছেন এবার বিষ বেশ্যাবৃত্তি বেশ্যা অপরের আনন্দ বিধান করবেন কিন্তু একটা সাধু কখনোই জগতের লোকের আনন্দ বিধান এভাবে করবেন না আনন্দ বিধান করবেন তাকে অপ্রাকৃত সত্যতে প্রতিষ্ঠিত করিয়ে দিয়ে তাকে অপ্রাকৃত সত্যতে প্রতিষ্ঠিত করিয়ে দিয়ে তার তখন নামানন্দ কীর্তনানন্দ ভজনানন্দেই যখন থাকবে সেই আনন্দ তাকে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু প্রাকৃতিক জগতের কোনো আনন্দ তাকে দেবেন না এটা নিয়ম নয় আমরা মনোধর্মের বশবর্তী হয়ে আমাদের জীবনে যে অমঙ্গল বরণ করছি সেটা আমরা এত বড় বুদ্ধিমান বুঝতে পারছি না আমরা এত বড় ইন্টেলিজেন্ট এত বড় বুদ্ধিমান যে আমাদের জীবনে যে চরম অমঙ্গল আমরা ডেকে নিয়ে আসছি আমাদের আচরণের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা আমাদের কপটতার দ্বারা আমরা সেটা বুঝতে পারছি না এতটাই আমরা বুদ্ধিমান গুরু বৈষ্ণবকে কখনোই লজিক্যাল ইন্টারপ্রিটেশন দ্বারা আমার বিচার ক্ষমতার দ্বারা মেপে নেওয়া যায় না এই কথাটা কোটি ব্যক্তির মধ্যে একজনের কানে যদি ঢোকে তাহলে নিশ্চিত আমি গ্যারেন্টি দিচ্ছে ভগবানকে লাভ করবে কপটতার দ্বারা চালাকির দ্বারা গুরু বৈষ্ণবকে চেনা যায় না এমন অনেক ঘটনা ঘটেছে যে গুরু বৈষ্ণবের দর্শন করতে এসছেন করতে এসে বঞ্চিত হয়ে চলে গেছেন এটার সংখ্যাই বেশি গুরু বৈষ্ণবকে দর্শন করতে এসছেন এসে গুরু বৈষ্ণবের দর্শন না করে বঞ্চিত হয়ে চলে গেছে একটা দুটো উদাহরণ দিলে বোঝা যায় একটা দুটো উদাহরণ দিলে বোঝা যায় চৈতন্য মঠের সেই সময়কার কথা যখন বেশি ভক্ত ছিল না ভক্তের সংখ্যা ছিল খুবই অল্প মঠের বিরাট বৈভব বিস্তার তখনও হয় নাই পৌপাত রয়েছেন আচার্য পৌপাত বাধ্য হয়ে নিজের বিভিন্ন চৈতন্য মাঠের সেবার দেখাশোনা করতে হয় কেন না করলে কে করবে পৌপাতকে মাঠে যেতে হয় ওখানে কি কাজ হচ্ছে কেন কেউ কিছু ঠিকমতো করছে কি না এগুলো দেখতে যেতে হয় পৌপাতকে নিজেই একজন শিক্ষিত ছেলে একজন শিক্ষিত ছেলে এবং ভালো ঘরের ছেলে ভদ্র ঘরের ছেলে ইয়ং ইয়ং চ্যাপ ইয়ং সে মাঝে মাঝে চৈতন্য মঠে আসেন এসে দশ পনেরো দিন থাকেন থেকে সব দেখাশোনা করে একটু হরিকথা কীর্তন আবার চলে যান আবার থাকে আবার পনেরো দিন পরে আবার এলো কুড়ি দিন পরে একটু দেখাশোনা করে এদিক ওদিক কিছু সেভাবে কিছু করে না এমনি থাকলো একটু প্রসাদ পেলো থাকলো দেখলো আবার চলে গেল সে এসছিল গুরুচরণকে গ্রহণ করার জন্য মাইন্ড ইট আমি কি বলতে চাইছি সে এসছিল তার জীবনের মরম চরম মঙ্গল অনুসন্ধানের জন্য প্রথম সমস্যাটা হলো এই আমার জীবনের যদি চরম মঙ্গলের অনুসন্ধান আমি করতে চাই ফার্স্ট অফ অল তার আগে আমাকে জানতে হবে আমার চরম মঙ্গলটা কী আমার চরম মঙ্গলটা কীভাবে হতে পারে এ যদি কোনো কনসেপশন না থাকে তাহলে চরম মঙ্গলের অনুসন্ধান আমি নিজে নিজে আমি নিজে নিজে চরম মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে আমার কোটি গুণে অমঙ্গলকে আহ্বান করি বোঝা গেল বদ্ধজীব প্রপাত প্রায়ই বলতেন বদ্ধজীব বদ্ধজীব বদ্ধজীব নিজের মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে বদ্ধজীব নিজের অনুস মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে চরম অমঙ্গলকে বরণ করে এই জন্য ইংরেজিতে বহুপাত প্রায় বলতেন logical interpretation can not stand in the way of their absolute truth অপ্রাকৃত সত্যের দিকে যদি যাওয়ার ইচ্ছা থাকে যদি চালাকি করার ইচ্ছা থাকে তুমি গু খেয়ে মরো কেন আমাদের ত্রিবিক্রম মহারাজ ত্রিবিক্রম মাহাচ্ছে পৌপাদের গণ ঢাকার তার বাড়ি ছিল ঢাকার ওদিকে তিনি প্রায় রেগে রেগে মেগে বলতেন রেগে মানে আমাদের উপর দুঃখ করে যে শুয়ারে সেনে কসু হ্যাঁ আর বান্দরে সিনে কলা শুয়োর গু চেনে বিষ্ঠা আর কচু এ দুটো চেনে এটা হলে আনন্দ আর বাঁদর একটা কলা দিলেই সন্তুষ্ট আমি যদি কোনো কোনো জায়গায় কাউকে অমূল্য কোনো রত্ন দিতে চাই সেটা নেবে না এই জগতে এখন হরিকথা বিক্রি হবে না নেবে না শ্রদ্ধামূল্যে বিক্রি হবে না পয়সা তো দূরে পয়সা তো আমরা আশা করি না শ্রদ্ধামূল্য বিক্রি হবে না কেউ নেবে না সবাই মনে করে আমরা ইন্টেলিজেন্ট অত্যন্ত বুদ্ধিমান কেউ ওরা জানে না এই ত্রিবিক্রমার এই কথাটা আমাদের জন্য প্রযোজ্য শুয়ারে সেনে কসু আর বান্দরে সেনে কলা বাঁদর কলা চেনে আর শুয়োর চেনে কচু আর বিষ্ঠা এছাড়া অপ্রাকৃতিক জগতের কিছু নেবে না যতই আমি চেষ্টা করি তবে আমাকে চেষ্টা করতে হবে প্রপাদের আদেশ প্রপাত বলতেন বদ্ধজীব নিজের মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে ততধিক অমঙ্গলকে বরণ করে কারণ তারা নিজের বিদ্যাবুদ্ধি নিজের বিদ্যাবত্তা সব কিছুর ওপর ডিপেন্ড করে অ্যাপ্রোচ করে এগোতে চায় এই বৈষ্ণবটা কেমন কতটা লেখাপড়া জানে কীরকম বলতে পারে বোধহয় এগুলো জানে না আমি তার থেকে বেশি জানি এগুলো হলো এগুলো হলো বৈষ্ণব দর্শন নয় এগুলো হলো পতনের পতনের ইতিবৃত্ত পতনের একটা রাস্তা এই জন্য আমাদের প্রথমেই ভক্তিবিনোদ ঠাকুর সেদিনকে ইংরেজি কথাতে বলছিলাম পরশু দিন পরশু দিনের আগের দিন যে বৈষ্ণব সর্বদাই আছে কেউ যদি মনে করেন ভালো করে শোনবার চেষ্টা করতে কেউ যদি মনে করেন জগতে শুদ্ধ বৈষ্ণব আর নেই সে মায়াবাদী সে হচ্ছে এক নম্বরের বদমাশ কেউ যদি বলে জগতে এখন আর কোনো শুদ্ধ বৈষ্ণব নাই এরকম যদি সিদ্ধান্ত করে সে নিশ্চিত পরিমাণে সে হচ্ছে মায়াবাদী কারণ সে ভগবানকে জগন্নাথকে বলতে চাইছে তোমার কোনো ক্ষমতা নাই জগতে একটা ভালো সাধু রাখো জগন্নাথকে বদনাম দিচ্ছে তোমার কোনো ক্ষমতা নেই তুমি ঠুটো জগন্নাথ তুমি ঠুটো জগন্নাথ তোমার ক্ষমতাই নেই জগতে একটা ভালো সাধু রাখো যাতে জগতের জগের জগতের লোকের মঙ্গল হবে কে তুমি একটা ঠুটো জগন্নাথ অপদার্থ তো সেরাম ভগবানের ভজন করে লাভটা কি তাহলে যারা মনে করছেন জগতে আর শুদ্ধ বৈষ্ণব নাই ও যা ছিল আগে ছিল যদি কেউ মনে করে নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন সে মায়াবাদী তা সে মায়াবাদী সে যদি ভজন করতে থাকে তার কোনোদিন মঙ্গল হবে না হতে পারে না এখন প্রশ্ন হলো ভক্তিবিনোদ ঠাকুরের কথা আমি দেখিয়ে দেবো আপনাদের আঙ্গেল আঙুল দিয়ে দেখিয়ে দেবো ভক্তিমিন ঠাকুর বলছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শুদ্ধ ভক্ত জগতে সর্বদাই আছে শুদ্ধ ভক্ত সর্বদাই জগতে আছে ভগবান রাখেন দু একটা শুদ্ধ ভক্ত জগতে নাই এটা হতে পারে না দু একটা শুদ্ধ ভক্ত জগতে নেই এটা কি করে হতে পারে তাহলে তো ভগবান অপদার্থ তা হয় না ভক্তিমন ঠাকুর বলছেন জগতে শুদ্ধ ভক্ত চিরকালই থাকবে আছে ভগবানের এটা দায়িত্ব সাধু পাঠিয়ে দেন বলদাউজি মহারাজ সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে বিচরণ করেন পরমপূজা ভক্তিকুসুম সৌন গোসীমা পরমাংশ এইসব সাধুর রূপ ধারণ করে আমাদের জগতে আসেন আমাদের উদ্ধার করার জন্য আমাদের নিজের উদ্ধারের কোনো ইচ্ছা নাই আমরা আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন দৈন্য করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য করেই কথাটা বলেছেন পুরুষের কীট হইতে মুইশে লঘিষ্ঠ কিন্তু আমার ক্ষেত্রে যদি এই কথাটা বলি এটা দৈন্য নয় আমার ক্ষেত্রে এই কথাটা যদি অ্যাপ্লিকেবল হয় সেটা দৈন্য নয় এটা আমার বাস্তবিক অবস্থা কৃষ্ণদাস কবিদাস গোস্বামী দৈন্য করে বলছেন জগাই মাদাই হইতে মুই পাপিষ্ট পুরুষের কিস হইতে মুই লঘিষ্ট মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয় এমন নিঘিন্ন মোরে কেবা কিবা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝার তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই দৈন্য উক্তিটা করছেন তখন তার পক্ষে এটা দৈন্য উক্তি কিন্তু আমার ক্ষেত্রে যদি আমার জীবনে এটা অ্যাপ্লিকেবল হয় এটা বাস্তবিক সত্য আমি পুরুষের হয়েছে নিকৃষ্ট এই কথাটা ভাবনা যতক্ষণ না আসে ততক্ষণ সেই যেন বৈষ্ণব সমাজে না আসে আমার এটা তাদের চরণে অনুরোধ তারা যেন আর বৈষ্ণব সমাজে বেকার না আসে সময় নষ্ট করতে কেন সময় নষ্ট হবে তারা ভজন করতে পারবেন না উল্টে কিছু অপরাধ করে কিছু গুছিয়ে নেবেন নিজের গুছিয়ে নিয়ে চলে যাবেন এবং অনন্তকালের জন্য নরকে যাবে সেই জন্য ভক্তিমী ঠাকুর বলছেন শুদ্ধ বৈষ্ণব সাধু চিরকালই জগতে আছে আমাদের কপাল পোড়া আমাদের কপালটা পোড়া ওই জন্য আমরা দেখতে পাই না ঠাকুর বলছে আমাদের নিজের কপালের দোষ আমরা দেখতে পাই না সাধুর কাছে যাই এ সাধু নয় হ্যাঁ বেকার চলে যায় এ সাধু নয় কী করে সাধু যেমন এই ছেলেটার কথা বলছিলাম চৈতন্য মঠে ছেলেটা দশ দিন পনেরো দিন সাত দিন থাকে আবার চলে যায় আবার আসে আবার সাত দিন দশ দিন থাকে চলে যায় সে দেখে চৈতন্য মঠের আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সেই যাচ্ছে ময়দানে মাঠে কতটা ধাম হয়েছে চাল হয়েছে কি হলো না হলো এ তাহলে কি করে হয় ও আচার্য নয় হ্যাঁ বেকার ও সাধু হতেই পারে না সাধু হলে সাধু হলে তো নির্জন বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবে সাধু আবার মাঠে যাবে কেন এই জন্য চলে গেল বেশ দু মাস তিন মাস পৌপাতকে লক্ষ্য করলো পৌপাত মঠে যায় বিভিন্ন সেবা করেন এই দেখেও রাগ হয়ে গেল বলে এই সাধু হতেই পারে না সাধু কেন মাটি যাবে ও চলে গেল প্রপাত বলছেন এই ছেলেটি পরবর্তীকালে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল চলে গিয়ে আর সঙ্গ করে নরকগামী হয়ে গেল চিরকালের জন্য আমাদের যে ব্রেনটা আছে না বুদ্ধিটা আমি প্রতিবারই একই আলোচনা অনেকবার বলি আলোচনা করতে বাধ্য হয়েছি যে আমাদের যে মন বুদ্ধি আছে আমাদের শরীর আছে এই সামান্য কথাটা বুঝতে পারে না এই সামান্য একটা কথা বুঝতে পারে না যে আমাদের এই যে মন বুদ্ধি এই যে শরীর যা কিছু আছে এই সব হলো প্রাকৃত এগুলো আমার নয় এগুলো ধার করা এগুলো প্রকৃতি থেকে মায়ের পেট থেকে যখন জন্ম করেছি তখন ধার করা জিনিস ক্ষিতি অপ তেজ মরুদ্বম এ তো আছেই আবার ভগবান গীতাতে বারবার বলছেন ভূমি রাপ অনল বায়ু খং মন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ম্যে প্রকৃতি তাহলে কি আছে তোমার কি আছে যেটাকে তুমি বলতে পারো আমার বলে বলো দেখি গীতা ছুঁয়ে তুমি বলতে পারো এখানে কে আছে যে আমার বলে একটা দাবি করবে এই ব্যাংকের টাকাটা আমার বাড়িটা আমার এই মঠটা আমার কে আছে এখন ক্ষমতা আছে এসে দাবু করুক দেখি তার নিজের শরীরটাই তার নয় ছাগল কোথাকার নিজের শরীরটাই তার নিজের নয় তার কে আমার বলে কে কাকে কী দাবি করবে নিজের শরীরটাই তো আমার নয় আমার শরীর হলো আমার কথা শোনে না কেন সকালে ভালো থাকে বিকেলে অসুস্থ হয়ে পড়ে রাত্রিবেলা কাম জাগে তাহলে আমার শরীর আমার কি করে হলো আমার বসে তো নাই তাহলে আত্মাটা হচ্ছে আমার আথেটাও আমার নয় মামাই বংশে জীব লোকে জীব বোতসনা ওটাও ভগবান তা আমার বলে কি আছে আমার বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে গুরু বৈষ্ণবের আশীর্বাদে যে ভক্তিটা হবে গুরুদেবে গুরুদেব বৈষ্ণব ভগবান এগুলো আমার ভক্তিটা আমার ভগবানের প্রতি ভক্তিটা হোক সেবা হোক এইটা আমার বলে বলা যায় ভক্তিমূল ঠাকুর বলছেন আমরা সাধুর কাছে গিয়েও সাধুকে চিনতে পারি না বঞ্চিত হয়ে চলে আসি তার কথাবার্তা শুনে আমি ধরতে পারি না রাগ করে চলে আসি এটা সাধু না আবার দেখা যায় অসাধুর কাছে যাই সেখানে গিয়ে এই এই আমি সাধু পেয়ে গেছি এই আমার জীবনে খুঁজতে খুঁজতে আমি একটা বড় ছাগল সাধু পেয়ে গেছি এবার বলে কি করলো সেই নরক নরগ্রামী একটা দুশ্চরিত্র ব্যক্তিকে সাধু হিসেবে গরম করলো কারণ তার প্রতিষ্ঠা বেশি সে বিদেশে যায় অনেক টাকা পয়সা তার বিরাট মঠ তা অনেক শিষ্য অনেক বড় বড় মালা পড়ে আর মালা তো আমি স্পর্শ করতে চাই না জোর করে দেয় রে কাছে রেখে দিই মালা পড়ার টাইম নেই হরিকথা ক্ষমতা থাকলে শুনে নাও নালে বাড়ি চলে যাও কোনো দরকার নেই সত্য কথা শোনবার সাহস সবার হয় না সত্য কথা শোনবার সাহস সবার হয় না ঘোমটা টেনে বাড়ি চলে যেতে হবে সত্য কথা শোনার সাহস কাউর নেই মৃত্যু বলে যে বিষয়টা মৃত্যু বলে যে বিষয়টা এটাকে আমরা আমাদের ধারণার মধ্যে আনতে পারি না বা খেয়াল রাখতে হবে কেন আমরা চালাকি করি কেন আমরা বদমাইশি করি নোংরামো করি কেন করি আমরা মৃত্যু নামক বিষয়টাকে আমরা ধারণার মধ্যে আনতে পারি না যদি আমাদের মৃত্যু নামক বিষয়টাকে আমার ডাইরেক্ট রিয়েলাইশনের মধ্যে আনতে পারি অনুভব যদি আমি মৃত্যু নামক বিষয়টাকে ডাইরেক্ট আমার রিয়ালাইশন অনুভবের মধ্যে আনতে পারি সঙ্গে সঙ্গে আমার বদমাইশি সব সব ফাইলামো ফাইলামো ছুটে যাবে যদি আমি এক্ষুনি আমার জীবনে অনুভব করতে পারি মৃত্যুটা আমার যে কোনো সময় আসবে তো আমার যত ফাইলামি নোংরামো যত চালাকি সব গুছিয়ে যাবে কিন্তু তা আসে না দুর্ভাগ্য পোড়া কপাল আমার পোড়া কপাল আমার মায়ার মায়ার এমনই প্রভাব এইসব এইসব বৈষ্ণবকে আমি একটা সাধারণ এ আবার কি এরা বুদ্ধিশুদ্ধি নেই কি হবে একে আমি নাচাবো একে আমি চালাবো প্রবাদ বলছেন গুরু বৈষ্ণবকে চালাবো গুরু বৈষ্ণবকে নাচাবো এর চেয়ে পাষণ্ড বিচার আর হয় না যে ব্যক্তির বিচার আসবে আমি গুরুদেবকে নাচাবো বৈষ্ণবকে নাচাবো আমার কথায় সব নাচবে উঠবে তার মতো পাষণ্ড আর জীবনে হবে না সে সবচেয়ে বড় নারকী হবে সে এত বড় নারকী হবে তার জীবনে আর বোধহয় কোনোদিন সে উঠতে পারবে না অপরাধ এরকম একটা বিষয় আমরা আমাদের জীবনে একটু আগেই বলছিলাম মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে বদ্ধজীব চরম মঙ্গল চরম অমঙ্গলকে বরণ করে অনেক ব্যক্তি দেখা গেছে জীবনে বিবাহিত বিবাহিত বিবাহিত জীবন করবে না বিবাহ করবে না ঠিক আছে ভালো কথা বিবাহ করবে না বিবাহ করা বা না করা এটা কোনো বাহাদুরি নয় বিবাহ করা বা না করা এ দুটোর একটাও বাহাদুরি নয় এটা কোনোটাকেই আমি সম্মান দিই না আমি সম্মান দিই গৃহস্থ বানপ্রস্থ বা ত্যাগী ব্রহ্মচারী যে কোনো অবস্থা তার কতটা ভগবানের চরণে গুরু বৈষ্ণবের ডেডিকেশন আছে সে কতটা ত্যাগ সে আমি বিয়ে করি বিয়ে করিনি ভালো তাতে কি হলো কার বাবার কি বিয়ে করেন কি বাহাদুরি হলো অনেকেই না করতে পারে অনেক একজন বলছেন পৌপাত আমি ব্রহ্মচারী আমি বিবাহ করিনি তো বল যে আপনি বিয়ে না করলেই যদি ব্রহ্মচারী হয় তাহলে চিড়িয়াখানার জন্তুগুলো আপনার থেকে বড় ব্রহ্মচারী চিড়িয়াখানার যে বাঘ ভাল্লুক আছে এগুলো সব বড় ব্রহ্মচারী আপনার থেকে বড় তার ওরা তো একা একা থাকে তো আপনি এটাকে ব্রহ্মচর্য ভেবে নিলেন আপনি এটাকে বিয়ে না করাটাকেই ব্রহ্মচর্য ভেবে নিলেন তাতে আপনার থেকে চিড়িয়াঘরে চিড়িয়াখানার জন্তুগুলো বড় ব্রহ্মচারী প্রপাদের উত্তরটা কতগুলো ব্যক্তি চ্যালেঞ্জিং মুড নেয় গুরু বৈষ্ণবকে চ্যালেঞ্জ করে কতগুলো ব্যক্তি গুরু বৈষ্ণবকে চ্যালেঞ্জ করে একদিন পরম পূজার কেশব গোস্বী মহারাজকে বলছেন এই চন এই চুচুড়া এই চুচুড়া শহরে আপনার কী কাজ আপনার সাধু আপনার জঙ্গলে যান চুপুর চুচুড়া শহরে আমরা থাকব। আমরা লুটোপুটে নেবো আমরা কংসের দল আপনারা কেন থাকবেন আপনার সাধু আপনার জঙ্গলে যান জঙ্গলে গিয়ে হরে কৃষ্ণ করুন তো জঙ্গলে গেলে ভালো হয় কেশব গোস্বামী বলছে হ্যাঁ আমি জঙ্গলেই যেতাম কিন্তু চুচুড়া শহরে দেখলাম জঙ্গলের থেকে বেশি বড় বড় জন্তু রয়েছে বড় জঙ্গলি জানোয়ার রয়েছে আমি জঙ্গল ছেড়ে দিয়ে চুচুড়া শহরে এলাম এখানে দেখলাম সবচেয়ে বড় বড় জানোয়ার রয়েছে দুপে জানোয়ার এই জন্য এখানে এলাম তাদের মঙ্গলের জন্য তা আপনাদের কি আমাকে কি দোষ ধরছেন এই জন্য এসছি মঙ্গলের জন্য অনেকেই নিজের মঙ্গলের চেষ্টা করে আমি এমন ব্যক্তিও জানি আমি এমন ব্যক্তিও জানি সে প্রথমে কি করলো প্রথমে কি করলো শ্রীরামকৃষ্ণ মিশনে জয়েন করলো সেকেন্ড বার কিছুদিন পরে দেখলো এরা তো ভোগী কিছু ছেড়ে দিল দিয়ে কি করলো বলে এই যে পঞ্চোপাসক যারা পঞ্চপাশক ব্রহ্ম উপাসক তাদের দলে যোগ দিল সেখানে গিয়ে ভাল লাগলো না তারপরে বললো এই শিবজি মহারাজ এই হচ্ছে ভগবান শিবজি মহারাজ এই হচ্ছে ভগবান আমাদের শিবের আরাধনা করতে হবে উনি নিজে নিজে বুঝলেন এই ইনি নিজে নিজে বিচার করলেন যে শাস্ত্রেতে বলা আছে শঙ্কর ভগবান হলো ভগবান আরে বিরাট বাবা তা আমি এবার থেকে কী করবো শঙ্কর ভগবানের সেবা করব। করে কি করলেন তিনি শঙ্করের সেবা করতে জল ঢালেন তিনি জন্মাষ্টমীর তিথি ভালো করে শুনুন জন্মাষ্টমী তিথি জন্মাষ্ট জন্মাষ্টমী তিথি জন্মাষ্টমী তিথি ভালো করে ইওর অ্যাটেনশন প্লিজ জন্মাষ্টমী তিথি এই জন্মাষ্টমী না শিবরাত্রি তিথি শিবরাত্রি সে শিবের আরাধনা করে সে নির্জলা করে উপবাস রইল উপবাস রওয়ার পর কি করলো রাত্রিবেলা যখন চতুর্দশীর মধ্যে ছাড়বে ছাড়বে তখন রাত্রিবেলা কি করলো রাত্রিবেলা সে কি করলো একটা বড় একটা বিখ্যাত শিব মন্দির রাত্রিবেলা রাত্রিবেলা কি করলো রাত্রিবেলা উপবাস করে সে কী করলো রাত্রিবেলা একটা শিবের মন্দিরে একটা ভালো বিখ্যাত শিবের মন্দিরে এটা গেল রাত্রিবেলা দুটো ফুটো হবে দেড়টা দুটো সে গিয়ে জল ঢাতে গেল গিয়ে দেখলো এ মা এত বড় বড় ইঁদুরগুলো সে শিবের মাথায় নাচছে এত বড় বড় শিবের মাথায় এই বড় বড় ইঁদুরগুলো নাচছে আর মায়েরা যত কলা চিঁড়ে যা যা দিয়ে গেছে গুড় ইঁদুরগুলো খাচ্ছে সে বলো দাঁত শঙ্কর ভগবান কখনই ভগবান না ভগবান হলে তার মাথা কেন ইঁদুর নাচবে আহ এ ভগবান না কাল থেকে আর ভগবান ভয়ন করবো না ছেড়ে দিল শিবের বাজন ছেড়ে দিল শিবের বাজন ছেড়ে দিয়ে কি করলো অন্য জায়গায় আবার জয়েন করল বোঝা গেল আমাদের কি বল এইভাবে আমাদের জীবনে আমাদের যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা যে বিরাট বুদ্ধিমান বিচক্ষণ বলে নিজেকে মনে করি এই আমাদের এই দুষ্ট আমি এই যে দুষ্ট আমি দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব লিখেছেন সেই দুষ্ট আমিটাকে আগে সংযত করতে হবে এ এরকম হাজারটা কংসের থেকেও বদমাস আমার এই যে মনটা এই দুষ্ট কংসের থেকে বদমাস এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন প্রতিদিন সকালবেলা গৌরকিশোর বাবাজি মহারাজ বলতেন প্রতিদিন সকালবেলা আমাদের এই মনটাকে একশো গা জুতোর বাড়ি মারতে হবে সকালবেলা উঠে জুতোটা নিতে হবে মুখে মারতে হবে মেরে সংযত করতে হবে এই জন্য আমাদের প্রথম কথা হলো আমরা কি চাই আগেই বলেছি বদ্ধজীব কি চায় আর কি চাই না এটা একটা অসিলেটিং বিষয় আজকে আমি বললাম এটা চাই পাঁচ বছর পরে বললাম না না এটা লাগবে না ফেলে দিলাম তে আবার নতুন জিনিস চাইলাম বদ্ধজীবের এটা স্বভাব বদ্ধজীবের এটা স্বভাব আজকে এটা চাইছে কালকে বলছে এটা চাল চাই না আমি এটা শাস্ত্র থেকে প্রমাণ দেবো শাস্ত্র থেকে প্রমাণ দিলে বোঝে যে যেমন বল বোঝা গেল আত্মদেব ভাগবতের মহিমায় আছে আত্মদেব বলছে আমার একটা ছেলে চাই আমার একটা ছেলে চাই পরে ওই ছেলেটা যখন অত্যাচারী হলো ওই ছেলেটা মানে সে তো অনেক ঘটনা আমি আর বলতে চাইছি না তখন বলছে আমার ছেলে কেন হলো প্রথমে জঙ্গলে চলে গেল আত্মহত্যা করার জন্য বলছে ভগবান যদি আমার একটা ছেলে না দেয় আমি আত্মহত্যা করব তখন একটা সাধু কী করলো আশীর্বাদ করে একটা ফল দিল এই ছেলে হলো পরে যখন আবার ছেলের অত্যাচারে জঙ্গলে গেল তখন বলছে আমার ছেলে কেন হলো আরে ছাগল নাকি তুই কি চেয়েছিস তাই পেয়েছিস রবীন্দ্রনাথ ঠাকুর ইচ্ছে করে আমরা বোকা বলে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা চালাক তা আমি জানি না আমার জানা নেই তিনি বৈষ্ণব ছিলেন না তবে আদা বৈষ্ণব ছিলেন তিনি ভক্তিবিনোদ ঠাকুর তারপর রসিক রসিকমোহন বিদ্যাভূষণ বড় বড় বৈষ্ণবের সঙ্গ করেছেন ওই জন্য তোকে একেবারে দীক্ষা নেননি বলে একেবারে কিছু জানেন না এটা বলবো না কিছু জানেন আমার থেকে অন্তত বেশি জানেন আমার মনে হয় যাই হোক তিনি ওই জন্য লিখেছেন যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এ আবার কি কথা এগুলো আমাদের আমরা যে বোকা উনি কতটা চালাক আমি জানি না এটা উনি জানেন আর বিদ্যাসাগর জি কতটা চালাক বিদ্যাসাগর তা আমি বলবো না মন্তব্য করব না তবে একটা কথা বিদ্যাসাগর যদি সত্যি চালাক হতেন বিদ্যাসাগর যদি বিদ্যাসাগর হতেন তাহলে কম করে নিজেকে আগে উদ্ধার করতেন আমার কথাটা মানে বোঝে গেল আমি তার নিন্দা করছি না আমিও তার বই পড়ি পড়েছি আমার বক্তব্য হলো তিনি যদি নিজে বিদ্যাসাগর হয়ে থাকেন তাহলে তিনি নিজেকে উদ্ধার করতে পারলেন না কেন তার মানে হলো তিনি জড়বিদ্যাসাগর তিনি নিজেকে উদ্ধার করতে পারেন না নিজে চলে গেছেন নিচে তাহলে তিনি বিদ্যাসাগর হতে পারেন কিন্তু নিজেকে উদ্ধার করতে পারেননি সেরকম যে কথাটা বলা হলো এক্ষুনি সেখানে দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর কতটা চালাক সেটা তিনি জানেন আর অপর লোকে বিচার করবেন আমি মন্তব্য করব না তবে তিনি যে মন্তব্যটা করলেন এটা সত্যি বোকার মতো মন্তব্য হতে পারে আমাদের শিক্ষার জন্য এমনও হতে পারে আমাদের শিক্ষার জন্য করলেন তার নিজের তো কাণ্ডজ্ঞান ছিল হতেও পারে তা আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না সেখানে তিনি বলছেন যাহা চাই তাহা ভুল করে চাই যা পাই তাহা চাই তা আমার কথা হলো আপনাদের কাছে অনুরোধ আপনাদের চরণে আমার একটা অনুরোধ যদি চান কিছু কিছু চাই কিছু চান তাহলে আগে বিচার করে চান না কেন এমন চাওয়া চান কেন এমন চাওয়া আপনারা চান কেন যে চাওয়ার পরে আবার বলেন এটা চাই না ফেলে দেবেন তাহলে সেই চাওয়ার দা তা তো আপনি মূর্খ এটা প্রমাণ হলো তাহলে বৈষ্ণবরা বাস্তবিক পক্ষে তাদের টার্গেট অলওয়েজ ফিক্সড একটা বৈষ্ণবকে কোনোদিন কনফিউশনে ফেলা যায় না মঠ মন্দির টাকা বাড়ি এই ব্যাংক কিচ্ছু দিয়ে তাকে বলানো যাবে না মেয়ে ছেলে টাকা পয়সা ভোগ বিলাস কিছু দিয়ে আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে একটা বিশুদ্ধ বৈষ্ণবকে পরীক্ষা করে নিতে পারেন যদি আপনাদের মতো ক্ষমতা থেকে থাকে তাহলে আপনারা পরীক্ষা করে নিতে পারেন যে একটা শুদ্ধ বৈষ্ণবকে টাকা পয়সা লাভ পূজা প্রতিষ্ঠা বিদেশ যাত্রা কোনো কিছু দিয়ে ভোলানো যায় না সে ইচ্ছে করলে কোটি কোটি টাকা আনতে পারে তাই সে চায় না কেন জানে এগুলো জঞ্জাল এগুলো আমার জীবনে আসা মানে এগুলো আমার জীবনে যদি আসে আমাকে যতটা আমি পতিত আছি তার থেকে আরও পতিত হয়ে যাব সেই জন্য এগুলো তারা গুরু বৈষ্ণব চায় না বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি ভক্তি নামক জিনিসটাকেই চায় একটু আগে বলছিলাম মৃত্যু নামক বিষয়টাকে কেউ কোনোদিন ধারণার মধ্যে আনতে পারে না যদি আনতে পারত তাদের তত যত ফাইলামি নোংরামি চালাকি সব মিটেই যেত তখন তারা সংযত হতো যেমন কেশব গোস্বীমা বলছেন আর ভাগবতও বলা আছে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ বলা আছে আর কীর্তনও বলা আছে কত প্রমাণ চাই কীর্তনে বলা আছে ভাগবতী মহাপুরাণে বলা আছে প্রভুপাত বলেছেন ভক্ত সমস্ত বৈশিষ্ট্যমুনি বলেছেন আহার নিদ্যা ভয় মাইথুনাঞ্চ সামান্য মেতৎ পশুভি নারায়ণম হ্যাঁ জ্ঞান ও বিশেষ অধিক নারায়ণম জ্ঞানে নহীনা পশুভি সমান প্রমাণ আছে তা মানুষকে পশুর থেকেও নিচে গণ্য করা যায় মানুষকে সে যত বড় শিক্ষিত হোক মানুষকে সে যত বড় শিক্ষিত হোক তাকে পশুর থেকেও নিচে নেমে যেতে হয় যদি তার কনসিয়াসনেস লেভেল চেতনার ক্ষমতাটা নেবে আসে কেন একটা জন্তু এত খারাপ কাজ করতে পারবে না একটা জন্তু এত খারাপ কাজ করতে পারে যেটা মানুষ করতে পারে আর ভাগবতী মহাপুরাণে বলা আছে আমার ওপর রাগ করার কোনো কথা নেই দ্বিপদে চতুষ্পদ ভাগবতে বলা আছে খোলো এগারো স্থান আমি দেখিয়ে দেবো দ্বিপদে চতুষ্পদ এরা দুটো পা আর কীর্তনে বলছে মনুষ্য আকার হইলে কি হয় করহ ভূতের কাম কীর্তনে কি বলছেন মনুষ্য আকার হইলে কি হয় করো ভূতের কাম তোমাদের আকারটা মানুষের মতো কিন্তু জন্তুর থেকেও খারাপ কাজ করছে তাহলে কি করে মানুষ বলা যাবে কি করে মানুষ বলা যাবে তা মানুষ বলা যাবে না তাকে সে তো জন্তুর থেকে খারাপ কাজ করছে হে তো বুঝতে পারলো না যে আমাকে গুরু বৈষ্ণব কী সম্পত্তি দিতে চেয়েছিল সে তো ধরতে পারলো না গুরু বৈষ্ণব আমাকে অনন্তকালের জন্য কি একটা সম্পত্তি দিতে চেয়েছে হে তো বুঝতে পারলো না পেরেছে কি হে বুঝতে পারলো না সে না পেরে কী করলো সুয়ারে সুয়ারে সেনে কসু বান্দরে সেনে কলা সে বুঝতে পারলো না কি বড় সম্পত্তি আমাকে দিতে চেয়েছিল যে সম্পত্তি পাওয়ার পর আমার জীবনে আর কোনোদিন ল্যাংটো ভাব থাকবে না ল্যাংটো ভাব হিন্দিতে বলে নাঙ্গা নাঙ্গা ভাব পান হিন্দিতে বলে পান আমার এই ল্যাংটো ভাব থাকবে না আরও দাও আরও দাও আরও দাও আরে কি চাস তুই আরও দাও আরও কি নিবি কি করবি কতটা ভোগ করতে পারবি সেই জন্য সেখানে বলছে মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম ভূতের কাজ করছে আর যত টাকা পয়সা প্রতিষ্ঠা যা কিছু জীবনে আসুক সেগুলোকে যে পর্যন্ত বৈষ্ণবী প্রতিষ্ঠা হিসেবে না ব্যবহার করতে পারবে যেটা প্রভুপাত জানিয়েছেন না বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা তাহা না করিলে লবিবে রৌরব এই মহাজনগণ তাদের জীবনে যত প্রতিষ্ঠা এসছে যত প্রতিষ্ঠা তারা কিন্তু একটাও নেননি এমনকি এই মহাজনের সামনে একজন অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে তিনি কিছু বলেননি চুপচাপ রয়েছেন কিচ্ছু বলছেন যা তা কিছু বলেন সারা দিচ্ছেন কিন্তু জানে পাগল কি বলবো লাভ কি হবে এই ধরনের মহাপুরুষগণের থেকে এই যে আবির্ভাব তিরোভাব এই আবির্ভাব তিরোভাব পালন করতে করতে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হয় নাহলে এই খাওয়া দাওয়ার জন্য আমরা আসিনি আজকে ভালো মন্দ রান্না হবে সবাই মিলে একসঙ্গে খাবো এই জন্য আসেনি এই মহাপুরুষের জীবন চরিত্র আলোচনা করে তিনি যেগুলো বলতেন আমি সেগুলোই তার প্রতিনিধি হিসেবে আলোচনা করছি এগুলো তার প্রতিনিধি হিসেবে আলোচনা করার চেষ্টা করছি তাহলে দেখা যাচ্ছে যে আবির্ভাব তিরোভাব তিরোভাবের কথাই যদি ধরা যায় তাহলে তিরোভাবটাকে আপনারা মহোৎসব বলছেন কেন তিরোভাবটা কী করে মহোৎসব হয় তিরোভাবটাকে মহোৎসব বলছেন কেন বৈষ্ণবের আবির্ভাব এবং তিরোভাব দুটোকেই মহোৎসব বলা হয় বরঞ্চ তিরোভাবটাকে আরও বড় মহোৎসব বলা হয় কেন তার ব্রজবিজয় উৎসব ব্রজবিজয় এবং তার তিরোভাবটাকে আমরা আলোচনা করলে বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব এগুলো যদি আলোচনা করি তাহলে আমার কি হবে আমার বন্ধন আমার যে জলবন্ধন ছিন্ন হয়ে যাবে বোঝা গেল বৈষ্ণবের আবির্ভাব তিরুভাব আলোচনা করলে আমার যে বন্ধনটা রয়েছে আমার বন্ধন রয়েছে তো বন্ধনটা দেখা যায় না বন্ধনটা দেখা যায় না সন্ন্যাসীদের বন্ধন যে সোনার শিকল একদিন আমি হরিকতাতে আলোচনা করলে বাধ্য হয়ে প্রভুপাদের আনুগত্যে যে যারা ত্যাগী হয়েছে তাদের বেশিরভাগই সোনার সোনার শিকল আর যারা মোটামুটি ভজন করছেন এমনি ঘরে রয়েছেন গৃহস্থ ব্যক্ত তাদের রূপো রূপো রূপর শেখর আর যেগুলো সংসারে ঘুরে বেড়াচ্ছে পোকার মতো ব্যক্তিগুলো এদের লোহার শিকল বন্ধন একই এ খালি সন্ন্যাস বলে এর বন্ধনটা সোনার শিকল বন্ধন একই কষ্ট একই এ বন্ধনটা এই কথা করো কত বাস্তব সত্য কথা এর বন্ধনটাও সোনার শিকল একে সম্মান দিচ্ছে লোকে সোনার শিকল আর যারা গৃহস্থ বৈষ্ণব রয়েছেন তারা কী করছেন কে জানে তারা কেমন ভজন করে তারাই জানেন তাদের বন্ধনটা হলো রূপর রূপর হতে পারে আবার লোহারও হতে পারে বলা যায় না কি করে কালে বন্ধনটাকে ছিন্ন করার জন্য কোনো ব্যক্তি ব্যস্ত হচ্ছে না বন্ধনটাকে প্রথম কথা ভজন করা পরে আমি লোককে চিট করবার জন্য এখানে আসিনি ভজন পরে করব। আগে নিজের বন্ধনটাকে ছিন্ন হলো কিনা দেখব। আমার নিজের বন্ধনটা গেল কি না যে আমি অপরের বন্ধনটাকে ছিন্ন করতে এসছি পাকামো করে বড় সাধু হয়ে আমার নিজের বন্ধন গেল কি না প্রথমে বন্ধনটা গেল কি না বন্ধনটা কি করে যাবে সাধুগুরু সেবা সাধুগুরু সেবা ছাড়া বন্ধন কাটাবার কোনো পাত নাই আর সাধুগুরু বৈষ্ণবের সেবার নাম করে যত চালাকি করব সাধুগুরু বৈষ্ণবের সেবার নাম করে যত চালাকি করব তত আমি আরও বেশি নিচে নেমে যাব বরঞ্চ জড়সংসারে ভালো ছিলাম আরও নেমে যাব তাহলে দেখা গেল যে কথাটা আলোচনা প্রসঙ্গে এটা উত্থাপন করা হলো সেটা হলো কি না বলছেন যে জড়বন্ধনটাকে কাটাবার জন্য প্রথমে ব্যস্ত হতে হবে জড়বন্ধনটা চলে যাওয়ার জন্য ব্যস্ত হতে হবে প্রথমে জড়বন্ধন যাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো গুরু বৈষ্ণব আনুগত্যে কথাগুলো অনেক বিস্তৃতভাবে আলোচনা হওয়া দরকার আমার দীক্ষা আমি আমি কানেতে মন্ত্রের ফুগনি নিয়েছি কথাটা বুঝতে হবে রাগ করলে হবে না আমি আমি আমার গুরুদেবের থেকে আমি আমার গুরুদেবের থেকে কানে মন্ত্রটা ফুনিয়ে নিয়েছি তা কানে ফুনিলে দীক্ষা হয় না কথাটা বোঝা গেল কানেতে ফুনিয়ে নিলে দীক্ষা হয় না কানেতে ফুনিয়ে নিলে দীক্ষা হয় না দীক্ষা মানে হলো একশো ভাগ গুরুচরণে আত্মসমর্পণ দীক্ষা মানে হলো গুরুচরণে আমার যা কিছু আছে যেটা কীর্তনে বলছে মানস দেহ গেহ যো কিছু মোরো বলছেন না মানস দেহ গেহ যো কিছু মোরো ওর পিনু তুয়া পদে নন্দ কিশোর এটা আছে হিন্দিতে কীর্তন করেন হ্যাঁ তন্মন জীবন গুরুপদে অর্পণ সদা হরি নাম রটন হিন্দিতে গাইছি আমি হো হো করে হাসছি গাইছে খুব জোরে করে নাচছে আমি এই ছাগলগুলো এরম এক নাচছে আর গাইছে কু জানে না কি গাইছে বলে দিল কীর্তন করছে আনন্দে মনে করছে লোকে হাততালি দেবে বলছে তানমান জীবন গুরুপদে অর্পণ আর কি গাইলি ছাগল তুই কি গাইলি এটা তুই বলছিস মানস এই মানুষ দেহ গেল তন্মান জীবন মানে দেহ মন যা কি whatever you have your belongings Whatever you have, your possession, you will have to submit. Guru Charane. কে জানে না এরা মনে করে মনে কানে মন তো ফুনিয়ে নি হ্যাঁ আমার দীক্ষা হয়ে গেছে ওই ওই আনন্দে নাচো ওই আনন্দে নাচো যখন মৃত্যুর সময়টা আসবে তখন ডুগডুগি বাজাবে শঙ্কর ভগবানের যে ভূতপ্রেত আছে না ডুগডুগি বাজাবে কোথায় যাবে ওই আনন্দে থাকা আমার দীক্ষা হয়ে গেছে দাঁত বার করে দিল হ্যাঁ আমার দীক্ষা হয়ে গেছে প্রবোধানন্দ সরস্বতী বলছেন না বদন পরিফুল্লান জরমতীন কিম এতান শোচাম বিষয়রস মত্যান নর পশুন ন কেশাঞ্চিত অহোহ মিলিত গৌরমধীন এই পশুগুলোর জন্য কি চিন্তা করব এরা তো বিন্দুমাত্র গৌরাঙ্গের চরণে চিন্তা করলোই না কি সম্পত্তি আছে গৌর চরণে গুরু বৈষ্ণব কী দিতে চেয়েছি চিন্তা করলো না এরা আস্তে আস্তে নিচে যাচ্ছে তাহলে দীক্ষা হওয়া মানে কি দিব্যজ্ঞান জাগ্রত হওয়া কিন্তু আমার বাঁচালতা বাড়ছে আমার বাচালতা তো বাড়ছে দীক্ষা হলো কই দীক্ষা যার হয়েছে তার বাঁচালত থাকে না দীক্ষা মানে কি দিব্য জ্ঞান যত দদ্যাত কুর্জাত পাপস্য সংশয়ম তাহলে দিব্যজ্ঞান জাগ্রত কোথায় হলো হয়েছে কি দিব্যজ্ঞান তাহলে টাকা পয়সা গুরুদেবের আসনটা গুরুদেবের গুরুদেবকে ধাক্কা মেরে গুরুদেবের আসনটা নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছি কেন আমার দিব্যজ্ঞান হলো কি আমার দিব্যজ্ঞান হয়েছে কি হয়নি আমার দিব্য দিব্যজ্ঞান হলে আমি তাহলে এই তুচ্ছ জিনিসগুলোর জন্য দৌড়াচ্ছি কেন আমার যদি দিব্যজ্ঞান হয়েই থাকে তাহলে আমি যেগুলো মলমূত্রের সমান এগুলোর জন্য আমি ব্যস্ত হচ্ছি কেন কামিনী কাঞ্চন টাকা পয়সা প্রতিষ্ঠা কি জন্য আমার তো লজ্জা হওয়া দরকার আমি তো এই জন্য কেন দৌড়াচ্ছি যে জন্য সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী দেবতাগণকে গালাগাল দিয়েছিল দেবতাগণ যখন এসছিলেন না দেবতাগণ এসে বলছেন দেবতাগণ এসছেন এসে বলছেন সুখদেব গোস্বামীকে বলছেন আপনি এক কাজ করুন না আপনি তো একে অমর করতে চাইছেন ভালো করে খেয়াল করতে হবে দেবতাগণ এসছেন কার কাছে সুখদেব গোস্বামীর কাছে সুখদেব গোস্বামীর কাছে দেবতাগণ এসে বলছেন আচ্ছা আপনি তো পরীক্ষিত মহারাজকে অমর করবার জন্য ভাগবত কথা শোনাবেন তা এক কাজ করুন না ভাগবত কথাটা আমাদের দিয়ে দিন আমাদের স্বর্গে যে অমৃত আছে এটা ওকে দিয়ে দিচ্ছি আমাদের স্বর্গে অমৃত আছে এটা ওকে দিয়ে দিচ্ছি তা ভাগবত কথা না আমাদের দিন পরীক্ষিত সুখদেব গোস্বামী রেগে মেগে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে সুখদেব গোস্বামী এতটাই দুঃখ পেয়েছেন যে এরা কি ব্যবসায়ী নাকি এরা কি ব্যবসায়ী এরা তো মনে হয় ব্যবসায়ী এরা আমার সঙ্গে ব্যবসা করতে এসছে কোথায় স্বর্গের অমৃত আর কোথায় ভগবত অমৃত অনন্তকালের জন্য ভগবত চরণে আমাকে পৌঁছে দেবে ভাগবতামৃত আর তোদের কচুপোড়া তোদের কচুপোড়া অমৃত আমাকে কোথায় নিয়ে যাবে ছাগো হ্যাঁ সুখদেব গোস্বামী রেগে গিয়েছিলেন ভাগবতে আছে আমি খুলে দেখাবো সুখদেব গোস্বামী বলছেন এ বেটারা হারামজাদা এ বলছেন এ বেটারা মতলববাজ এগুলো মতলববাজ কি বলছেন সংস্কৃত সংস্কৃততে বলছেন যে সুখ কুশলা কুশলাসুরা এটা সংস্কৃত কি বলছেন তাতে যে সকার যে কুশলা সুরা মানে কি হলো মতলববাজ সকার যে কুশলা সুরা সকার যে কুশলা সুরা এই শব্দটাকে যদি বাংলাতে অনুবাদ করি কি হয় আরে বাবা বুঝে না হ্যাঁ হ্যাঁ করে বোকার দল আমি যদি বলি সকার যে কুশলা সুরা পরীক্ষিত সুখদেব গোস্বামী বললেন মনে মনে এটা মানে কি হলো এটা ট্রান্সলেট করলে কি হবে বাংলায় এটা বাংলা মানে মতলববাজ ধান্দাবাজ আরও খারাপ ভাষা যদি বলে ধান্দাবাজ তাহলে এরা ধান্দাবাজ এরা আমাকে বলতে পারত এরা তো আমাকে বলতে পারত সুখদেব শুনবে আমাদেরও কেউ আপনি আমাকেও আমাদেরকেও দিন আমরা পতিত আমাদেরকেও ভাগবত কথা দিন এলে বললো না বরঞ্চ উল্টো বললো ব্যবসায়ী লোক যেমন করে ব্যবসায়ী লোক যেমন করে এখন গুরু হয়ে ব্যবসায়ী হয়ে যাচ্ছে আমাকে দীক্ষা নিবি তো তাহলে হ্যাঁ আমেরিকা পাঠাবো তোকে একটা সাদা মেয়ের সঙ্গে বিয়ে দেবো করবি আমাকে আমার চরণে দীক্ষা নিতে হবে এই এখন চলছে দীক্ষা বেশাবৃত্তি বাস্তবিক দীক্ষা হওয়া হলো কোথায় দিব্যজ্ঞান কোথায় তো দিব্যজ্ঞান হওয়া মানে হলো বাস্তবিক দীক্ষা এখন আমি আর বেশি সময় নিতে পারবো না সময় অল্প বিভিন্ন সেবা আছে এই মহাজনের মতো আমাদের যে গুরুবর্গ যারা এসছিলেন তারা আমাদের কি দিতে এসছিলেন আমি একটা আস্ত বাঁদর এই জন্য আমি জানতে পারলাম না এই মহাপুরুষগুলো যে এসছেন এই জগতে আমাকে কি দিতে এসছেন সেটা আমি ধরতে পারলাম না আমি একটা গেঁচো বাঁদর বাঁদর থেকেও চঞ্চল বেশি বাঁদর তো গাছ থেকে লাগা আমার চঞ্চলতা বেশি বিষয় রমন করছে মন তা ভেতরে বিচার করলে দেখা যায় আমার মনটা বাঁদর থেকে বেশি লাভায় বাঁদর তো অল্প লাপায় তাহলে দেখা গেল সেখানে সেখানে আলোচনা প্রসঙ্গে দেখা গেল বলছেন চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হলেন চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হলেন চৈতন্য চন্দ্র প্রকটে যদিন সদিন এবস প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন যে চৈতন্য মহাপ্রভু প্রকট হলো চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ এলেন কোটি কোটি জন্মে আসেন না কি পাগলের দল চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ এলেন এসে কি দিলেন বৌদান সরস্বতী বলছেন চৈতন্য চন্দ্র প্রকটে যদিন দিন এবস যদি চৈতন্য মহাপু আসার পর এখনও আমরা ভিকিরি রয়ে যাই পথের ভিকিরি আধ্যাত্মিকভাবে মানে স্পিরিচুয়ালি বেগার পয়সা হয়তো থাকতে পারে ব্যাংকে অনেক আমি সে কথা বলছি না যে চৈতন্যচন্দ্র প্রকটে যদিন সো দিন এবস হ্যাঁ না চৈতন্য মহাপু আসবার পরেও যদি আমি ভিকুরি রয়ে যাই মানে স্পিরিচুয়াল ভিকুরি আধ্যাত্মিকভাবে আমার কোনো শক্তি এলো না তাহলে আমার মতো আর ভিকিরি আর জগতে হবে না আমার মতো ভিকুরি হয় না সবচেয়ে বড় কেন চৈতন্য মহাপুর নিজে আসেননি শুধু চৈতন্য মহাপুর সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী নাম বিগ্রহ রূপ সব কিছু নিয়ে এই এই সব মহাপুরুষ গুণকে আমাদের জগতে পাঠিয়ে দিয়েছেন আমাদের মতো পশুগুলোকে বাঁচাবার জন্য তারপর লাভ হল তারা এসছেন সব এই মহাপুরুষগুলো এলেন আমাদেরকে উদ্ধার করার জন্য যে আসল জিনিস আমি তোকে দেবো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা ছোটবেলায় পড়েছি যখন এইট টেনে পড়তাম যে ধনে হইয়া ধনী মনিরে মানুনা মনি তারই এক কণ মাঙ্গি আমি অত সুরে এটা কার ঘটনা জানো সনাতন গোস্বাইয়ের ঘটনা সনাতন গোস্বামী একটা স্পর্শমণি পেয়েছিল সেই পরশমণিটাকে মলমূত্র যেমন রেখে দেয় মলমূত্র পরশমণি পেয়েছিলেন এটা সর্বনাশের কারণ এই জন্য মাটি খুঁড়ে গড়ায় মূল মলমূত্র যেমন রাখেন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলেন হ্যাঁ কেউ জানে না কাউকে বলেনি আর বর্ধমানের এক ব্রাহ্মণ সে কান্নাকাটি করছে কাশী বিশ্বনাথে গেছে বলে আমার মেয়ের বিয়ে দেবো আমার টাকা পয়সা নেই আপনি বাঁচান বিশ্বনাথ স্বপ্নে এসছে বলে যা কাশীর বেরান বারাণসীতে যা বা সনাতন বলে এক সাধু আছে তার কাছে যা আছে অনেক টাকা পয়সা আছে তার কাছে অনেক সম্পত্তি টাকা পয়সা বলেননি সম্পত্তি আছে যা সে বৃন্দাবনে গেছে বৃন্দাবনে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে সনাতন গোসাইয়ের কাছে এসছে সনাতন গোসাইয়ের কাছে কাঁদছেন বলে আপনি কাঁদছেন কেন আমার আমার মেয়ের বিয়ে আমাকে আপনি টাকা বলে আমার কিছু নেই সম্পত্তি আমি কী করে মেয়ের বিয়ে বলে আমি তো একজন ভিকেরি আমি আপনাকে কি দেবো আমি আপনাকে কি দিতে আমি তো কিছু নেই বলো না কাশী বিশ্বনাথ বলেছেন আপনার কাছে সম্পত্তি আছে কাশী বিশ্বনাথ বলেছে কাশী বিশ্বনাথ কী করে বললেন আর যদি বলেই থাকেন হয়তো অন্য অন্য অন্য একটা মানে হবে কাশী বিশ্বনাথ তো মিথ্যে কথা বলতে পারেন না তা আপনি কি সম্পত্তি চাই যেমন টাকা পয়সা আমার টাকা পয়সা আমার কিছু নেই আমার ছিল আগে সব দিয়ে দিয়েছি এখন আমি কৌপিন লোটা সোটা লঙ্গোঠা লোটা সোটা লঙ্গোঠা লোটা মানে আর এই ঘটিটা জলের ঘটি মহাপ্রভু যেমন মহাপ্রভু একটা জলের ঘটি একটা ডান্ডা আর কৌপি এই তিনটে সম্পত্তি এখন সাধুদের অনেক সম্পত্তি হয় প্রচুর ফিক্স ডিপোজিট এখানে ওখানে অনেক টাকা হয় এখন সাধুদের এখন সাধুদের থেকে ধান নেয় ভাগবত ভাগবত মহিমা বলা আছে আমি বলছি না আমার বড় এক করে নাম নেই ভাগবতে বলা আছে কলিকালে সাধুগুলোর থেকে ধান নেবে গৃহস্থ লোক টাকা পয়সা রাখছে এমনও আছে টাকা পয়সা গোপনে জমিয়েছে ব্যাংকে বলে যায়নি নমিনি করে যায়নি নমিনি করে যায়নি মরবার পর ব্যাংক সব নিয়ে নিয়েছে মঠের মহারাজা গেছে পেপার কাগজ পেয়েছে বাক্সে গিয়ে বলছে ম্যানেজার বললো আপনার দিতে পারবো না তো বলে কেন আমাদের মঠে তো নমিনি করে যায়নি কোটি কোটি টাকা সরকার খেয়ে নিচ্ছে সাধুদের মরে যাচ্ছে নিয়ে নিচ্ছে বলবে না বললে তো লজ্জা আমার এত কোটি টাকা আছে বলবে না বললে লজ্জা আত্মীয় স্বজনকে দিতে পারে আত্মীয় স্বজনকে দেয় আত্মীয় স্বজনকে ব্যবসা ব্যবসা করার জন্য দেয় প্র্যাকটিক্যাল কথা আমি দেখিয়ে দেবো গিয়ে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো দেখ দিচ্ছে এ হচ্ছে বড় বড় সব হোতা নেতা বুঝে গেল এই এখন কলিকাল এখন এই তাহলে যে কথাটা বলছিলাম সেটা হলো এর যে যতক্ষণ পর্যন্ত চেতনার উন্মেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই যে মহাপুরুষরা জগতে এসছেন তাদের একবার একটু সঙ্গ হলেই তাদের হরিকথা শুনে আমাদের মঙ্গল হয় কিন্তু আমরা অনেক হরিকথা শুনছি কিন্তু আমাদের মঙ্গল কেন পৌপাত পৌপাত উত্তর দিচ্ছেন আমাদের হৃদয়ে কপটতা রয়েছে আমাদের হৃদয়ে অপরাধ রয়েছে প্রপাত বলছেন তার উপদেশে আমি দেখিয়ে দেবো পৌপাত বলছেন একই কথা আমি একটাও চেঞ্জ করছি না পৌপাত বলছেন যাদের বড় বড় গুরু বৈষ্ণবের চরণে অপরাধ আছে যাদের বৃহৎ অপরাধ আছে যাদের গুরু বৈষ্ণব চরণে বৃহৎ অপরাধ আছে তাদের মহা মহা বৈষ্ণবের কাছে হরিকথা শোনার পরেও মঙ্গল হয় না যাদের জীবনে বিরাট বিরাট অপরাধ আছে জীবনে যাদের জীবনে বিরাট বিরাট অপরাধ আছে গুপ্ত অপরাধ তাদের যত বড় হরিকথা শুনুক তারা যত বড় মহাপুরুষের মুখে তথাপি তোদের কোনো মঙ্গল হয় না হ্যাঁ কপটতা যাচ্ছে না মঙ্গ অমঙ্গল যাচ্ছে না সেই জন্য তাদের কোনোদিন মঙ্গল হতে পারে না তাহলে তাহলে দেখা গেল এই যে মহাপুরুষ যারা আছেন তারা প্রভুপাদের গণ হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছেন ধরা দিয়েছেন গলাটি ভালো তাকে আমি ধরতে পারব না তিনি ধরা দিয়েছেন তিনি নিত্য জগৎ থেকে এসছেন এই মহাপুরুষ বাংলাদেশে ঢাকার জানেন আপনার পড়াশোনা কীরকম ইন্টেলিজেন্ট আজকের দিনে যদি এরকম একটা এমবিবিএস এমবিবিএস ডাক্তার থাকতো তাহলে কত কোটি টাকা কামিয়ে নিত বলুন দই আজকের দিনে যদি এরকম একটা মহাপুরুষ থাকতো হ্যাঁ এ তো কত টাকা কামিয়ে নিত কিন্তু তিনি কামান নাই তিনি ছোটোবেলা থেকে পড়াশোনা করতেন বিরাট ইন্টেলিজেন্ট ছিলেন মা ভাগবত কথা শুনতে যেতেন তার পড়াশোনার জন্য সবসময় যেতে পারতেন না মা ভাগবত কথা শুনে এসে ছেলেকে বলতেন বাবা মা আজকে কি শুনেছ মা বলতেন আজকে এই শুনেছি মা তুমি আশীর্বাদ করো আমি যেন সাধু হতে পারি মাকে মাকে বলতেন তুমি আশীর্বাদ করো যেন এই জন্মে আমি সাধু হতে পারি পড়াশোনা তো করবই পড়াশোনা করছেন পড়াশোনা করলে ভালো ডিগ্রি নিয়ে পাস করলেন তখনকার দিনে ঢাকার অবস্থাটা খারাপ ছিল না এখন বাংলাদেশের রাজধানী কিন্তু তখন ঢাকার অবস্থাটা খারাপ ছিল না এখন কন্ডিশন ততটা ভালো নয় আমাদের কলকাতার অবস্থাটা এত উন্নত ছিল কলকাতা ইউনিভার্সিটি তখন ঢাকা ইউনিভার্সিটি এত উন্নত ছিল বিরাট ঢাকা জগন্নাথ কলেজ ঢাকা ইউনিভার্সিটি বিরাট নাম করা ভালো ভালো স্টুডেন্ট থাকতেন আমাদের বাংলাদেশ থেকে ঢাকা থেকে অনেক বড় বড় সাধু এসছেন অনেক বড় বড় কৃষ্ণানন্দ মহারাজ এবং <coughs> কৃষ্ণানন্দ মহারাজ এবং কৃষ্ণকান্তি প্রভু এই যে যিনি দীক্ষা নেওয়ার নাম দীক্ষা নেওয়ার পর নাম হয়েছিল এরা দুজনের বন্ধু ছিল হ্যাঁ এরা দুজনের বন্ধু ছিল বন্ধু ইনি ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার কৃষ্ণানন্দ মহারাজ কৃষ্ণানন্দ মহারাজ ছিল হোমিওপ্যাথিক পাস করা ডাক্তার পাস করা ইনি ছিলেন এমবিবিএস ডাক্তার মেডিকেলে অ্যাডমিশন নিলেন ভালো করে পাস করলেন ডাক্তারি পাস করলেন কিন্তু প্র্যাকটিস করলেন না কারণ ঝুলন বাড়িতে কারণ ঝুলন বাড়ি ঢাকা ঝুলন বাড়িতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভাত হরিকথা বলতে গেছিলেন হরিকথা বলতে গেছিলেন ঢাকা ঝুলন বাড়ি mind it your attention please Dhaka Jhulan বাড়িতে হরিকথা বলতে গেছিলেন জন্মাদস্য যত অন্ময়াদ যে ভাগবতের যে প্রথম শ্লোকটা এটা এক এক মাস যাবৎ ব্যাখ্যা করেছে এক মাস খালি একটা শ্লোক জন্মাদস্য যত এটা ব্যাখ্যা করেছেন ঢাকাতে ঝুলন বাড়িতে এটা কার্তিক মাসে কার্তিক মাসে কোন সালে আমি ভুলে গেলাম মনে নেই উনিশশো কত সালে আমার মনে নেই ভুলে গেছি যাই হোক এখন সেখানে এই কৃষ্ণকান্তি কৃষ্ণকান্ত ব্রহ্মচারী আমাদের এই পরমপুজাত মহারাজ আর আপনার ওই যে কৃষ্ণানন্দ মহারাজ এই দুজনে মিলে ওই মহাপুরুষের হরিকথা শুনলেন এই দুজনে মিলে এই মহাপুরুষের হরিকথা শোনার পর পাগল হয়ে গেছেন এইরকম একটা মহাপুরুষ আমরা তো জগতেও কল্পনা করতে পারি না যার গা দিয়ে যার গা দিয়ে লাইট সূর্যের মতো তেজ বেরোচ্ছে এরকম একজন মহাপুরুষ যা সিংহের মতো হরিকথা আলোচনা করছেন আমরা দুজনে এ চরণে এনার চরণে আশ্রয় নেব সেই দিন ফাঁসলা করে নিলেন সেদিন ফাঁসলা করে নিলেন আমরা পালাবো বাড়ি থেকে আমরা এনার চরণে আশ্রয় নেব বলে দুজনে কী করলেন প্রভাত চরণে আশ্রয় চৈতন্য মঠে প্রভাত চরণে আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পর নাম হলো কৃষ্ণকান্তি ভৌমে উনি উনিশশো ছাব্বিশ সালে মেডিকেল পাস করেছিলেন উনিশশো ছাব্বিশ সালে ডাক্তারি পাস করেছিলেন ডাক্তারি পাস করার পরে প্র্যাকটিস আরম্ভ করেছিলেন কিন্তু আর করলেন না একটা ডাক্তারি পাস করতে এখন কত টাকা লাগে একটা পরীক্ষা একটা ডাক্তারি পাস করতে তিনি কি করলেন বললেন এই মহাপুরুষের সেবা করব বলে তিনি ছেড়ে দিলেন পৌপাত তাকে বিভিন্ন সেবা লাগালেন তিনি শিক্ষিত বড় বিরাট শিক্ষিত তিনি তখনকার দিনে মঠে এরকম বড় একটা দিগ্গজ পণ্ডিত পাওয়া খুব মুশকিল পৌপাদের আনুগত্যে সেবা করতে থাকলেন বড় সেবা আমাদের জীবনে হরিকথা শোনাটা আমাদের জীবনে হরিকথা শোনাটা হলো অপশনাল আমাদের জীবনে mind it your attention please আমাদের জীবনে হরিকথা শোনাটা আমাদের জীবনে হরিকথা শোনাটা হলো অপশনাল বিষয় এটা হচ্ছে অপশনাল আমি শুনতেও পারি নাও শুনতে পারি হ্যাঁ শুনতেই হবে এমন কোনো কথা নেই আমাদের জীবনে উন্নতি হয় না কেন কেন আমরা দিনে দিনে নিচে নেমে যাচ্ছি কেন আমরা দিনে দিনে অধপতিত হচ্ছে কি কারণে আমাদের জীবনে আমাদের হরিকথা শ্রবণটা এটা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় শুনলেও শুনবো অপশনাল অপশনাল বোঝেন আমাদের যখন টেন্থ স্ট্যান্ডার্ডে পড়তাম ইলেভেন স্ট্যান্ডার্ডে তখন অপশনাল সাবজেক্ট থাকতো কে কেউ সংস্কৃত নিত কেউ হিন্দি নিত কেউ অঙ্ক নিত অ্যারিথমেটিক্স এই জন্য অপশনাল সাবজেক্ট আমাদের হরিকথা সমনটা এটা অপশনাল বিষয় আমরা শুনতেও পারি নাও শুনতে পারি এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে এই জন্য আমাদের উন্নতি হতে চায় না হয় না তাহলে যেটা বলছিলাম ইনি কিন্তু হরিকথা শোভনতাকে কোনো অপশনাল বিষয় হিসেবে গ্রহণ করেননি ইনি কি করলেন প্রভুপাদের চরণে এসে অনর্গল হরিকথা শুনতে আলন করলেন বিভিন্ন সেবার দায়িত্ব নিয়েছিলেন তিনি বিভিন্ন সেবার দায় গুরু দায়িত্ব তিনি নিয়েছিলেন নেয়ার পরেতে যখন পৌপাত চলে গেলেন এই মহারাজের কথা বলতে গিয়ে আমি সত্যি অবাক হয়ে যাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মাইন্ড ইট কি বলতে চাইছি এনার জীবনের শুরু থেকে এনার জীবনের ভজনের শুরু থেকে শেষ পর্যন্ত physically and mentally he was there in চৈতন্যমান আমার কথার মানে বুঝল না কেউ আমি বলতে চাইছি এনার জীবনের ইনি তো নিত্য নিত্য পার্শ্বদ তথাপি ইনি লীলা করেছেন ভজনে আসা তো ভজনের প্রথম দিন থেকে শেষ জীবন পর্যন্ত ইনি চৈতন্য মঠে ছিলেন মানে দৈহিকভাবে এবং মানসিকভাবে আমাদের পরমবীর কেশব গোস্বীমা শ্রীধর মা এরাও চৈতন্যবাদী ছিলেন এদেরকে চোখে দেখা যেত না এরা ফিজিক্যালি দৈহিকভাবে এরা আলাদা মঠ করেছিলেন কিন্তু ইনি দৈহিকভাবে এবং মানসিকভাবে সারা জীবন চৈতন্যমাটি ছিলেন শেষ সময় পর্যন্ত প্রবাদ চলে গেলেন বিভিন্ন রকম লীলা হলো যোগমায়ার যোগমায়ার যোগমায়ার প্রভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটল তিনি তিনি বিক্ষেপ থেকেও তিনি বৃক্ষের থেকেও সহ্যগুণ সম্পন্ন হয়ে অত অত্যাচার সহ্য করেছেন কত গালাগাল কত মন্দ কত অপমান সহ্য তিনি চৈতন্য মঠ থেকে বেরোননি এনে সহ্য করে করে গেছেন ভজন এবং যখন শিল পৌপা জগৎ থেকে চলে গেলেন অনেক ঘটনা ঘটল ঘটনা ঘটার পর প্রথম আচার্য হয়েছিলেন হয়গ্রীব ব্রহ্মচারী মাধব গোস্বী মহারাজ প্রথম আচার্য হয়েছিলেন ভক্তিবিলাস তীর্থ গোস্বী মহারাজ সবাই মিলে একসঙ্গে হয়গ্রীব ব্রহ্মচারীকে মাধব গোস্বামী মহারাজ তখন হয়গ্রীব ব্রহ্মচারী ছিলেন তাকে আচার্য করেছিলেন দেখতে শুনতে দিগ্গজ পণ্ডিত কথার প্রভাব বিরাট কিন্তু কিছুদিন পরে আবার অন্য মায়াদেবী যোগমায়া ছাড়লেন না তখন তিনি চৈতন্য মঠ বাই বাহ্য দৃষ্টিতে বাইরের দৃষ্টিতে ছাড়লেন তারপরে অনেকে আচার্য হলেন তারপর হলেন ভক্তিবিলাস তীর্থকোশী মহারাজ ভক্তিবিলাস তীর্থকোশী মহারাজের পরে বোধহয় হয়েছিলেন মহারাজ না হ্যাঁ সোমন গোস্বী মহারাজ তারপরে হয়েছিলেন ভক্তি কনকন তপস্বী মহারাজ ভাগ না ভক্তি কনকন তপস্বী মা পৌপাদের কন ভক্তি কনকন তপস্বী মহারাজ তারপর হয়েছিলেন ভাগব তারপর হয়েছিলেন ভাগবত মহারাজ অনেক পরে তো যাই হোক তো অনেক ঘটনা অনেক অনেক সাগরের ঢেউ চলে গেল ইনি শান্তভাবে ডুব দিয়ে থাকলেন ওপর দিয়ে ঢেউগুলো চলে গেল নির্মল তার ভজনের যে আদর্শ তিনি আমাদের জগতের কাছে তুলে দেখালেন আর যদি তিনি ঢেবেতে ঢেবের ধাক্কায় বাইরে চলে যেতেন আমরা পেতাম না চৈতন্য মঠের আচার্য এতদিন পর্যন্ত আমার কথা বোঝা গেল না এত লম্বা সময় চৈতন্য মঠের আচার্য এবং এত আদর্শের সঙ্গে আর কোনোদিন কাউকে এত লম্বা সময় পৌপাদের পর পৌপাদের পর বলছি এত লম্বা সময় তিনি আচার্যর কাজ করে পুনঃ ধৈর্যের সঙ্গে সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে আচার্যের কাজ করেছেন অমানসিক কষ্ট সহ্য করেছেন আমাদের ভক্তিবল্লভ তীর্থগোস্বামী বলছেন তার নাম ছিল কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী ব্রহ্মচারী নাম তিনি বলছেন আমার গুরুমা যখন চৈতন্য মঠে আচার্য হয়েছিলেন সেই সময় আমরা মঠে জয়েন করেছি চৈতন্য মঠে যখন ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ হয়গ্য ব্রহ্মচারী ছিলেন সেই সময় তার প্রচারেতে অনেক ব্যক্তি এসেছিল প্রথম ব্যাচের যারা ছিল যেমন ভক্তিবল্লভ তীর্থ দামোদর মহারাজ আরও আগে এসেছিলেন আপনি চেনেন না আপনার তোমরা চেনো না কেউ আপনাদের মধ্যে অনেকেই চেনে না দামোদর মহারাজ মাধব গোস্বামী মহারাজের পুরানো শিষ্য হ্যাঁ তারপরে আমাদের ভক্তিবল্লভ তীর্থ মহারাজ এরা সব চৈতন্য মাঠে যখন আচার্য ছিল আচার্য ছিলেন সেই সময় এসেছিলেন তো আমাদের কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী ভক্তিবল্লভ তীর্থ বলছেন আমার গুরুদেব আমার গুরুদেব আমার গুরুদেব এই ভক্তি হেন কুসুম সমন গোস্বী মাঝের চরণে আমাকে অর্পণ করে দিলেন গুরু ভাইয়ের চরণে বলছেন আমাদের গুরু ভাইদের মধ্যে কীরকম প্রীতি বলছেন আমাকে বললেন আমাকে বললেন তোমাকে শিল ভক্তিকুসুম সমন গোস্বী মহারাজ মা ভাগবত তার চরণে তোমাকে দিয়ে দিলাম এনার চরণে তুমি শেখো ইনি চৈতন্য মঠের বাইরে বেশি যেতেন না ইনি প্রচারে যেতেন বাংলাদেশেও গেছেন বিভিন্ন জায়গায় গেছেন প্রচারে গেছেন কিন্তু এত বেশি যেতেন না ইনি চৈতন্য মঠে থাকতেই বেশি মানে বেশিরভাগ সময় চৈতন্য মঠে থেকেই সেবা করতেন অন্য অন্য মহারাজ যখন বেশি বাইরে যেতেন ইনি যেতেন প্রচারে গেছেন বাইরে কিন্তু এতটা বেশি জানেন তো যাই হোক সেই সময়তে ভক্তিবল্লা তীর্থ গোস্বামী বলছেন বাচ্চা বয়সে বাচ্চা বয়সে আমাদের যা কিছু পত্রিকার কাজ কেন উনি ছিলেন এম এ পাস ভক্তিবল্লভ তো এম এ পাস ছিলেন বিরাট ক্যালকাটা ইউনিভার্সিটি ওই জন্য বলছেন গুরুদেব আমাকে ভক্তিগুরু সমন গোস্বীমার চরণে দিয়ে দিলেন বলে এনার কাছে থেকে তুমি শেখো এনার কাছে থেকে তুমি শেখো কি কি শিখতে হয় যত পত্রিকা চৈতন্যবাদের পত্রিকা বেরোতো সব পত্রিকা তিনি সংশোধন করতেন এডিটিং আমাকে হাত উনি বলছেন আমাকে হাতে ধরে শিখিয়েছেন আমার গুরুমা যেমন বৃদ্ধ বয়সে শিখিয়েছেন রাত্রিবেলা এগারোটা বারোটা এরম কাঁপছে শরীর আমাকে হাতে কাগজ নিয়ে দেখিয়েছেন বাবা এভাবে প্রুফ দেখতে হয় এভাবে সম্পাদনা করতে হয় শিখিয়েছেন তো ওনাকে শিখিয়েছেন তিনি তিনি বলেন আমি চিরকাল কৃতজ্ঞ এই মহাপুরুষের কাছে তার কাছে আমার হাতে খড়ি আমি তো কিছু জানতাম না জড়জগতের শিক্ষা থাকতে পারে কিন্তু আমি তো জানতাম না উনি আমাকে হাতে ধরে শিখিয়ে কিভাবে সম্পাদনা করতে হয় কিভাবে কাজ কর সব আমাকে পত্রিকার কাজ আমাকে শিখিয়েছেন এইভাবে অন্তিমে তার অনেক কথা বলবার আমাদের সময় নেই সময় অল্প তিনি আমাদের কাছে লীলা দেখিয়েছেন তিনি সন্ন্যাস ছিলেন বাইরে সন্ন্যাস এবং আচার্য আচার্য সন্ন্যাস রূপে থাকলে সুবিধে হয় সন্ন্যাসটা সন্ন্যাস মানে কি হলো সন্ন্যাস মানে হলো বর্ণ আশ্রমের মধ্যে সন্ন্যাসটা মানে কি বর্ণ এবং আশ্রমের মধ্যে আমাদের গুরুবর্গ ইচ্ছা করে দৈন্য করে ইচ্ছা করে তারা সন্ন্যাস রেখেছেন দেখে বলতেন তারা দৈন্য করে বলতেন আমরা তো বর্ণাশ্রমের বাইরে যেতে পারি পৌপাত আদি এই ইনি এনারা সন্ন্যাস এনারা পরমাংশ এনার বাইরে বাইরে দেখার জন্য সন্ন্যাস কিন্তু পরমাংশ এরা কি করতেন বাইরে সন্ন্যাস বেশ হ্যাঁ কেন বর্ণ এবং আশ্রম মানে বর্ণ মানে হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণ আশ্রম মানে হলো কি হ্যাঁ ব্রহ্মচর্য ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ইচ্ছে করে তারা আমাদের দৈন্য যেন আসে জীবনে আমাদের যেন দৈন্য হয় ইচ্ছে করে ওরা পরমাংশ হয়েও এনার এই যে দেখছেন পরমাংশ এই যে ভক্তিবিনোদ পুরী এরা সব পরমাংশ ইচ্ছে করে সন্ন্যাস নিয়েছে পোপা সন্ন্যাস দেখিয়েছেন ইচ্ছে করে না আমাদের ওই যোগ্যতা হয় না ভেতরে কিন্তু পরমাংশ তো এনার শেষ জীবনে দেখা গেছিল এনার শেষ জীবনে দেখা গেছিল আশ্চর্য ইনি অন্নকূটের সময়তে চৈতন্য মঠের বারান্দায় বসে রয়েছেন সেবক প্রসাদ নিয়ে এসছে প্রসাদ পাওয়ার আগে বলছেন প্রসাদ পাওয়ার আগে বলছেন এই গাছপালাগুলোকে দেখাচ্ছেন গাছপালা তিনি চৈতন্য মঠের বারান্দায় বসে রয়েছেন চৈতন্য মঠের বারান্দায় বসে রয়েছেন চৈতন্য মঠের বারান্দায় বসে রয়েছেন সেখানে সেবক প্রসাদ নিয়ে এসছে প্রসাদের থালা তিনি তখন বলছেন আমার জন্য প্রসাদ নিয়ে এসছো এদেরকে দিয়েছো প্রসাদ এদেরকে দিয়েছো এই গাছপালা নারকোল গাছ নারকোল গাছ আম গাছ কথাটা বোঝা গেল কি বললাম নারকোল গাছ আম গাছ এগুলোকে দেখিয়ে বলছেন এদের এগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন এদের প্রসাদ দিয়েছ তার মানে কি অবস্থা এটা পরমাংশ অবস্থা ইনি গাছপালাগুলোকে দেখিয়ে বলছেন এদেরকে কি তুমি প্রসাদ দিয়েছ আমাকে যে দিচ্ছ তাহলে মানে এটা কি অবস্থা এটা পরমাংশ অবস্থা আমি যখন দেবানন্দ গৌরী মঠের আদেশে আমি যখন দেবানন্দ গৌরী মঠের আদেশে দুর্গাপুরে হরিকথার জন্য যেতে হতো দেবানন্দ গৌরী মঠের ইচ্ছা এই জন্য আমায় যেতে হতো দেবানন্দ গৌরী মঠে যখন যেতাম দেবানন্দ গৌরী মঠের দুর্গাপুর দেবানন্দ গৌরী মঠের দুর্গাপুর দুর্গাপুরে গেলে সেখানে দুর্গাপুরে যে চৈতন্য এভিনিউ ওখানে যে মঠ আছে সেখানে পরমপূজা সমন গোস্বী মহারাজের অনেক ভক্ত আসতেন আমার সঙ্গে শুধু আমার সঙ্গে শুধু এই মহারাজের ভালো সম্বন্ধ এটা নয় মহারাজ আমাকে অকৈত ভালো ভালোবাসেন কিন্তু মহারাজ ছাড়াও মহারাজ ছাড়াও পরমপূজা সমন গোস্বী মহারাজ অনেক শিষ্য ছিলেন যারা আমাকে ভালোবাসতেন অনেক তাদের মধ্যে একজন গৃহস্থ ভক্ত তাদের মধ্যে একজন গৃহস্থ ভক্ত তাদের মধ্যে একজন গৃহস্থ ভক্ত আমাদেরকে চোর করলেন বলে উৎসব তো হয়ে গেছে তো কালকে তো যাওয়া হবে আপনি যদি দয়া করে আমাদের আমাদের আমাদের বাড়িতে একবার যান আমি তো বাড়িতে তো যাই না কাউর বলে আমার বাড়িতে কেউ নেই আমার স্ত্রী মারা গেছে আমি একা থাকি ছেলেরা বাইরে থাকে তো গোপালবাবুর নাম শুনেছেন গোপালবাবু পরে সন্ন্যাস নিয়েছে কার কাছ থেকে তো গোপালবাবু বললেন যে আপনি মহারাজ চলুন একবার ও এত এতবার বলছে একটু যাই ওর গাড়ি পাঠিয়ে দিয়েছে গাড়ি করে সেখানে গেলাম গাড়ি করে সেখানে গেলাম তাদের বাড়িতে গিয়ে তারা নানারকম কথা আলোচনা করলেন মহারাজের মহিমার কথা বললেন যে আমার স্ত্রী আমার স্ত্রী হঠাৎ ডাক্তার বলছে এনার ক্যান্সার হয়েছে ওই গৃহস্থ বলছেন বলছেন আমার আমার স্ত্রী ডাক্তাররা বলছেন ক্যান্সার হয়েছে হয়ে গেছে হয়ে গেছে আমার ডাক্তাররা বলছেন আমার স্ত্রী ক্যান্সার হয়েছে বলে আমি তো ভয়ে আটকে উঠেছি আমার স্ত্রী মারা যাবে আমার স্ত্রী মারা যাবে ক্যান্সার হয়েছে এবং ডাক্তাররা বায়োপসি করছে বায়োপসি মাংস তুলে নিয়ে পরীক্ষা করছে আমি সঙ্গে সঙ্গে রুদ্রশ্বাসে চৈতন্য মাঠে পরমে আমার গুরু মহাজের কাছে গেলাম গুরু মহাজে দৌড়ে গেছি গুরু মহাজ এইরম অবস্থা আমি কি করি এরম অবস্থা আমি গিয়ে মহারাজের ভজন কুঠিরে তিনি বলছেন ডাইরেক্ট ওই গৃহস্থ ভক্ত বলছে আমি গিয়ে চৈতন্য মঠে যখনই গুরুদেবের ঘরে ঢুকে গুরুদেবের ঘরে ঢুকে যখন আমি দণ্ডবোধ করছি মহারাজ বলে উঠলেন না না ভয়ের কিছু নেই সব ঠিক হয়ে যাবে আরে হঠাৎ আমি কিছু বলিনি আমি তাকে কোনো কিছু বলি নাই সেই গৃহস্থ ভক্ত বলছেন আমি মহারাজকে কিছু বলি নাই যে আমার স্ত্রী অসুস্থ ক্যান্সার হয়েছে কিছুই আমি বলি না আমি ঘরে ঢুকে খালি মহারাজকে সাষ্টাঙ্গ দণ্ডবাদ করলাম মহারাজ খালি বলছে কোনো ভয় নাই কোনো ভয় নাই ওসব কিছু নাই যাও ঠিক হয়ে যাবে আরে আমি এখনও পর্যন্ত কিছুই বলি না আমি মহারাজ যাবে সত্যি কথা বলে আমি বাড়ি ঘিরে গিয়ে দেখলাম ডাক্তারের রিপোর্ট বললো আর ক্যান্সার নয় এটা একটা ইনফেকশান হয়েছে কি আশ্চর্য কথা তো এই মহাপুরুষের সঙ্গ পেয়ে আমরা উন্নতি লাভ করতে পারলাম না আমাদের কপাল এত পোড়া কপাল যে আমাদের দুর্ভাগ্যের কোনো শেষ নাই আমরা ধন সম্পত্তি টাকা পয়সা ঘর বার এগুলোকেই সম্পত্তি মনে করি যাই জন্যই আমি এই শ্লোক দিয়ে শুরু করেছিলাম যেটা বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি বিপদটা আমি যে মনে করছি টাকা পয়সা গুছিয়ে নিয়ে এটা এটা সম্পদ নয় এটা বিপদ আমি ভগবানকে ভুলে যাব দেন কুন্তি দেবী বলছেন না ভগবান বলছেন কৃষ্ণ বলছে এখন তো তোমার সব সব তো মিটে গেছে এখন তো তোমার একচ্ছত্র অধিপতি হয়ে গেছে আর তো কোনো ঝামেলা নেই এবার তুমি এবার আমাকে আটকাচ্ছ কেন বললো কৃষ্ণ এখনই তো আসল আসল বিপদ শুরু হলো এখন আমাদের যে রাজ্য রাজধানী এত আধিপত্য এবার তো আসল বিপদ শুরু হলো এবার তো তোমাকে ভুলে যাব এখনই তো আসল বিপদ তো এখন শুরু হলো তুমি বলছো বিপদ চলে গেছে বিপদ যায়নি আমরা আমাদের জীবনে মনে করি টাকা পয়সা সব সম্পত্তি হ্যাঁ, এইবার ঠিক আছে লাইফ ইন্স্যুরেন্স করে নিয়েছি গাড়ির ইন্স্যুরেন্স সব করে নিয়েছি আর এ কচু পোড়া জীবনের বিপদটা কোথায় এ মূর্খের দল কেউ জানতে পারলো না এটা হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদহো বিশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি ছিল মহারাজের চরণে ঐকান্তিকভাবে কাতরভাবে কৃপা প্রার্থনা করে এখানে ক্ষুদ্র পুষ্পাঞ্জলি আমাদের তীরভাবে অনেকে বলেন পুষ্পাঞ্জলি দিতে হয় না কিন্তু তীরভাবে তো বেশি করে দিতে হয় কেন পৌপাত বলছেন তোমরা বলছো এটা তীরভাব তিথি আমি মনছি আজকে আমার গুরুদেবের আবির্ভাব তিথি জগৎবাসী বলছে আমার গুরুদেবের আজকে তীরভাব তিথি প্রপাত বলছেন আজকেই আমি মনে করছি আজকে আমার গুরুদেবের তিথি কেন তিনি জগতের থেকে অন্তর্ধান করে আমার হৃদয়তে বাসা গ্রহণ করেছেন নিত্য আমি গুরুদেবের আবির্ভাব দেখতে পাচ্ছি কাজে আজকে আবির্ভাব আজকে যদি পুষ্পাঞ্জলি দেখুন অন্যায় তো নয় বাঞ্ছাকাল পদরসিকে বাসিন্দু পতি পতিতানাং পাবন ভবিষ্যৎ ভিও না মহারাজের চরণে দণ্ডবাদ জানাই তিনি অহেতুকে আমাকে ভালোবাসেন কেন ভালোবাসেন জানি না তিনি অহেতুকে ভালোবাসেন তার ভালোবাসা ঋণ আমি শোধ করতে পারবো না এমনভাবে বলেন আমার লজ্জায় মাথা কাটা যায় এমনভাবে বলেন আমি বলতে পারি না আপনাদের সামনে যাই হোক বল কী প্রশ্ন আমার কথাটা আমার কথা হলো এই মানুষের স্বধর্মটা হলো বাবা মানুষের স্বধর্ম হলো কৃষ্ণ ভক্তি আমি এ সম্বন্ধে যদি আলোচনা আলোচনা করি ভগবানের আশীর্বাদে গুরুদেবে এ পুরো অনেক কয়েকদিন লাগবে সমানে সাত দিন যাব যে এই যে স্বধর্ম কাকে বলে এই যে গৃহস্থ ব্যক্তিরা জগতে রয়েছে সাধারণ ব্যক্তি যারা ভক্তি করে না তারা বলছেন এই সংসার ধর্ম বড় ধর্ম বলছেন তো এরা বলছেন সংসার ধর্ম বড় ধর্ম কিন্তু এরা বুঝতে পারছেন না ভুলটা কোথায় কোথায় বুঝতে পারছেন জীবের স্বরূপের ধর্ম যদি চিন্তা করা যায় জীবের স্বরূপের ধর্ম যদি বিচার করা যায় তাহলে কৃষ্ণ ভক্তি ছাড়া কিছু নেই কিন্তু তার আগে কৃষ্ণ ভক্তির লেভেলে আমার কথাটা বোঝা গেল না আত্মার সম্বন্ধে কালকেও বোধহয় বলছিলাম যে আত্মা হচ্ছে জ্ঞানময় প্রকাশময় চিন্ময় আত্মার সম্বন্ধে গীতাতে বলা আছে সমস্ত শাস্ত্র ভেতরে যে দেহের ভেতরে যে আত্মাটা রয়েছে এটা চিন্ময় চিন্ময় শুধু নয় চিন্ময় জ্ঞানময় এবং প্রকাশময় তাহলে আমার প্রশ্ন হলো কীর্তনেতে কেন বলা আছে যদি গুরু বৈষ্ণব আমাকে আমার হৃদয়ের ভেতরে আমার গুরুদেবের কৃপাতে আমার কৃষ্ণ ভক্তি থেকে ম্যানুফ্যাকচার করতে হয় আমার কথা বোঝা গেল গুরুদেবের কৃপা নিয়ে আমি আমার হৃদয়ের ভেতরে ভক্তিটাকে তৈরি করব। প্রডিউস করো প্রডিউস ইংরেজিতে বলে প্রডিউস সেটা তো বলছে না কীর্তন বলছে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত কথাটা বোঝা গেল না এখানে বলেনি দিব্যজ্ঞান হৃদে ম্যানুফ্যাকচার করব তৈরি করব। কথাটা ভাষাটা বলতে হবে দিব্যজ্ঞান হৃদেতে আমি ম্যানুফ্যাকচার করব। তৈরি করব এই কথা তো বলেনি খালি বলেছে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত তার মানে দিব্যজ্ঞান অলরেডি আছে দিব্যজ্ঞান অলরেডি আছে সেটা আমাকে চেতদর্পণ মার্জন করে এটাকে প্রকাশ করতে হবে তাহলে তাহলে কথাটা তো ঠিক জীবের স্বরূপের ধর্ম হলো কৃষ্ণকে সেবা করা এটা ভুল কোথায় এটা ঠিকই আছে কিন্তু এখন কেন দেখা যাচ্ছে না স্বরূপের ধর্ম বলে স্বরূপে বিরূপ স্বরূপে বিরূপ স্বরূপে স্বরূপে বিরূপ ভাবিয়া সন্ত গোস্বামী কীর্তন লিখেছে স্বরূপে বিরূপ ভেবেছি আমি কেন মায়ার প্রভাব মায়ার প্রভাবেতে আমি যা মায়া কথাটা মানে মিয়তে অনায়াতি মায়া আমি যা নয় তাই ভেবে বসে আমি স্বামী আমি স্ত্রী আমি কলেজের প্রফেসর আমি এই এই যে ভেবে বসে রয়েছি আমার পরিচয় তো এটা নয় আমার পরিচয় শুদ্ধ আত্মার পরিচয় যেটার পরিচয়ের কথা বলতে গিয়ে চৈতন্য মহাপ্রু বলছেন এটা অবশ্য জগতের সবার জন্য হলেও বিশেষ করে আমাদের গৌরীয় ভক্ত যারা রাগানুগ ভক্ত রূপানুগ ভক্ত তাদের জন্য কেন জীব যদি হরিভজন করেও তাহলে সে কখনো সবাই যে বুঝবে আমি গোপী ভর্তুর পদকমল দা এরম কোনো কথা নেই আমার কথা বোঝা গেল না চৈতন্য মহাপ্রভু বলেছেন এটা হচ্ছে এক্সিলেন্ট এই পরিচয়টা হচ্ছে সবচেয়ে চরম পরিচয় জীবের চরম পরিচয় হলো গোপীভর্তুর পদকমলের দাসু দাসানুদাসা নাহাম বিপ্র নাহাম বিপ্র নচ নরপতি নাপি বৈশ্যনা শূদ্র নাহাম বর্ণী নচ গৃহপতির মনস্বতীর্বা মনস্বতীর্বা মনস্বতীর্বা কিন্তু হ্যাঁ পদ্ম নিখিল পূর্ণমিতা ধের গোপী ভর্তুর পদকমন দাস তা এটা পরিচয় মহাপুরুষ জানিয়েছেন কিন্তু সবাই যে গোপী ভর্তুর পদকমল দাসন দাস এটা তো অনুভব করতে পারবে না তার আগেও তো করবে কেউ তো আছে হরিভজন হরি হরিভজন একটা ওপেন টার্ম হরিভজন বলতে রামচন্দ্র ভজনও বোঝাতে পারে হরি তো রামচন্দ্র হরি রামচন্দ্র হরি না রামচন্দ্র হরি নামে রূপে এসছেন তা আমরা কৃষ্ণকে জানি হরি বলি তো হরি মানে তো আর ওপেন টার্ম হরি মানে যিনি হরণ করেন হরি কেন নাম হরি মায়াকে হরেন করেন এই জন্য হরি নাম তাহলে বরাহদেব নৃসিংহদেব সব বিষ্ণু দত্ত সবাই তো হরি কিন্তু সবার ভজন করলেই কি আমি রাগানুগ ভজনে ঢুকতে পারবো তাহলে চৈতন্য আপুর এই যে বিচারটা এটা আমাদের গুরুবর্গ যারা আছেন তারা ধরতে পেরেছিলেন তা আমরা যদি অতদূর নাও যেতে পারি অন্তত যদি এটা বুঝতে পারি জীবের স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস তাহলে তো হয়ে গেল সেটা তো পাচ্ছি না বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না তো সারা জীবন ধরে বুঝতে পারলাম সারা জীবন ধরে এত আমরা ইন্টেলিজেন্ট আমরা মনে করি বিরাট ইন্টেলিজেন্ট ভক্তিমী ঠাকুর বলছেন ভক্তিমী ঠাকুর বলছেন সমস্ত মানুষ তারা দাবি করে আমরা ইন্টেলিজেন্ট ভক্তিমী ঠাকুর বলছে really they are intelligent but according to their own estimation ভক্তিমী ঠাকুর বলছেন they are intelligent but according to their own estimation actually they are not intelligent actual intelligent কে অ্যাকচুয়াল ইন্টেলিজেন্ট কে কৃষ্ণ ভগবান উদ্ধবকে বলছেন এগারো স্কন্ধে এগারো স্কন্ধে বলছেন এইসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম য সত্যম অমৃতে নেহ মর্তে না আপনাতে অমৃত ভগবান শ্রীকৃষ্ণ যে ওরা মনে করতে পারে ইন্টেলিজেন্ট এই ইন্টেলিজেন্ট নয় তাহলে কে ইন্টেলিজেন্ট কৃষ্ণ ভগবান উদ্ধক্ষ বলছেন এইসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীরাম মনীষাগণের মধ্যে সেই মনীষা উত্তম বুদ্ধিমানগণের মধ্যে সেই হচ্ছে বাস্তবিক বুদ্ধিমান যে মাত্র দুদিনের জীবন একটু পরেই যে আমি জগৎ থেকে চলে যাব না কোনো গ্যারেন্টি নেই মাত্র দুদিনের জীবন গ্রহণ করে কৃষ্ণ ভক্তি অতএব অতএব নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান অতএব মায়াবহ অতএব মায়ামহ ভক্তিময় ঠাকুর লিখছেন অতএব ভক্তিময় ঠাকুর লিখছেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান তাহলে আমাদের পরিচয় তো জানলাম না কিছু চালাকি করবার জন্যই মঠে এলাম নাকি এরকম কত মঠ তৈরি হয়ে যেত ভগবানের ইচ্ছাতে কোনোদিন মঠ মন্দির তৈরি করতে আমি জানি হরিকথা বন্ধ হয়ে যাবে যেই মঠ মন্দির করতে যাব শিষ্য বানাবো আর বিদেশ যাব সঙ্গে সঙ্গে হরিকথা বন্ধ হরিকথা হবে না এখন হরিকথা হতে থাকে কার্তিক মাসে একশো তেত্রিশ চৌত্রিশটা হরিকথা কার্তিক মাসে একটা কার্তিক মাসে একশো চৌ উঠছি আর বসছি উঠছি আর বসছি কী করে হলো আমার বাবার ক্ষমতা নেই সব গুরু বৈষ্ণবের কৃপাতে এই হিন্দি এই বেঙ্গলি এই ইংরেজি সব প্রমাণে হচ্ছে কি করে হলো এটা তো হবে না মঠ মন্দির করে ফেললে এবার জ্বালাতন ভোগ করো এবারে কে রান্না করবে কে পুজো করবে পালি জেলে গেলো এই টাকা চুরি করলো এই চিন্তা আসবে ওই জন্য আমি কখনোই এসবের তাদের কৃপা নিয়ে এইভাবেই যদি জীবন কাটে আমি তাদের খুশি রয়েছে কে বাসিন্দে বেছ পতিতানং পাবনে ভবিষ্ণ ভিও নয়